বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ এপিসোডে বন্ধুরা গত পর্বে আমরা খাসিয়া পুঞ্জির খোঁজে লাওয়াছড়া উদ্যানের ভিতরে এদিক সেদিক ঘোরাঘুরি করে পথ হারায়ে জঙ্গলের ভিতরে অনেকক্ষণ ছিলাম এরপরে আমরা সঠিক পথ ধরে এখন খাসিয়াপুঞ্জির দিকে যাচ্ছি আশা করি আজকে ইনশাল্লাহ আমরা খাসিয়াপুঞ্জি পৌঁছে যাব তো বন্ধুরা চলুন আমাদের সাথে পুঞ্জিতে আমরা জিরিটা পার হইলাম পার হই আবার শুরু করলাম দেখি এবারে জিজ্ঞেস কর এরকম পানি তাহলে ওখানে পানিতে দিয়ে পড়লে হতো না পাঁচকে শুকাইতে হবে না শুকানো হচ্ছে ওরা তো করলো দুইটা জিরির কথা ছেলেগুলা আমরা পানির রাস্তা উঠে স্বাভাবিক রাস্তা ফিরলাম ওই যে কারেন্টের লাইন আমাদের মাথার উপর দিয়ে গেছে একটা লাইন কারেন্টের লাইন বোঝার উপায় জনবসতি কম দেখে এটা এক ধরনের আনন্দ আমরা তাহলে সঠিক ট্যাকে আছি এখন আমরা যদি টুরিস্ট পাইছি এখানে আমরা সঠিক ট্যাকে আছি এই এখান তো আবার এখান তো আবার দুইটা রাস্তা বাঘ হয়ে গেছে এখন আমাদেরকে ইলেকট্রিক্যাল লাইনটা ফলো করতে হবে ওইটা ডাইনি গেছে লাইনটা দেখেন হয়ে গেছে ডাইন হয়ে গেছে এখানে এসে তো আবার এতে বললাম ওদেরকে জিজ্ঞেস করার দরকার ছিল না ওই সাথে গাইড আছে গাইড তো বলবে না উপর দিয়ে তাকান তো কারেন্টের লাইনটা কোন দিয়ে গেছে ছেলেগুলো বলছে সামনে একটা মাঠ আছে এই যে মাঠ কোনো এইটা মাঠে এটা মাঠে যদি এদিক নাকি ওরা তো বলছো মাঠ পার যে সামনে জিরি একটা খেলা করেন এখানে ওই জিটা পানি নাই তো আর আছে জিরি আছে পানি আছে অল্প একটু তার মানে ওই যে ওরা যে বলছে একটা গেটের কথা ওই যে গেটটা আছে ওই যে ওই তো মানে ওই ছেলের এদিক গেছে কিন্তু ওই লোকটা যেটা বললো এখানে খাসিয়া পল্লী একটাই দুইটা না মাঠটা আছে দুই রোড দুই দিকে গেছে কিছু তো একটা হয়তো এখানে ওই একসাথে হয়তো লাগতে পারে চলো না আমরা এদিকে যাই যেহেতু এদিকে সাইন ইয়াতে আছে গেট টেট আছে না আমি পাড়া মুছে না পড়ে যায় জুতা পড়ে যায় জুতা পড়লে মুছে আমার তো জুতা নষ্ট হয়ে যাবে ছোট একটা জিরি হ্যাঁ এক্সপ্লোর করতেছি আমরা এখানে এদিকে সিঁড়ি গেছে এটাই সম্ভবত খাসিয়াপল্লির গেট যদি এখানে কোনো কিছু লেখা নাই বনের ভিতরে মানুষ আছে এই বনের ভিতরে একজন আছে মহিলা একটা দেখা যাচ্ছে দেখেন ডাইকে কথা বলা যায় কিনা আপনি কি কথা বুঝবেন না যাক মহিলাগুলো হেল্প করতেছে ওরা বন জঙ্গল পরিষ্কার করতেছে ওরা বলে দিছে আমরা এখন সঠিক ট্র্যাকে আছি আসলে যাই না খাসিয়া ফুলিতে কি আছে দেখার যাই ও পান বাগান দেখছেন পান পান গাছ এই যে পান গাছ এটা হচ্ছে এই গাছগুলোর মধ্যে যে লতাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পান গাছ এটা একসময় জঙ্গলের মধ্যে এসে বসবাস শুরু করে যদিও এখন ওরা অনেক বাড়িঘর করে অনেক কিছু করে ফেলছে এটা হচ্ছে খাসিয়া ফুল আমরা ঠিক জায়গায় আছি এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে কিন্তু আমরা যে কথা বলবো এই দুই দিকে তো আছে আছে যাই হ্যাঁ, না আমাদেরকে আবার কেউ বাধা দেয় কিনা পান গাছ দেখ আমাদের এটা অ্যাটলিস্ট সফল হয়েছে অনেক উৎসাতে খাসিয়ে ফুল এটা সম্ভবত নিচ থেকে রাস্তা করা দেখতেছি উঠে দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা অনেক উঁচু কেমনি যে ওরা জীবন ধারণ করে অনেক উঁচাতে ওদের অনেক উপরে উঠতে হচ্ছে আমাদেরকে এইখানে কেউ নাই শহরে বিক্রি করেন না বন্ধুরা আমরা এখন খুবই এক্সাইটেড আমাদের চার থেকে পাঁচ ঘন্টার জার্নি শ্রীমঙ্গলের লাওয়াছাড়া উদ্যানের ভিতরে খাসিয়া পুঞ্জির খোঁজে দিক বিদিক হারিয়ে পথ হারিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে আমরা এখন শেষ পর্যন্ত সফল আমরা এখন খাসিয়া পুঞ্জিতে আছি আপনারা দেখতেছেন পান ছাড়া কিছু মানে লেবু টেবু এগুলো আপনাদের কথা তো শহরে যাওয়া লাগে এখান থেকেই সব দিয়ে যায় না আপনি বাজারঘাট এগুলো লাগে না চাল টাল কেনা তখন মনে হয় যান তাই না ভিতরে কি যাওয়া যাবে হাট আছে হাট দিদি ভিতরে যাওয়া যাবে এই রাস্তাটা গেছে কোথায় এটা নিচে রেল লাইন তাহলে আমরা ওইখান দিয়ে বাইরে যেতে পারবো খুবই নীরব একটা পল্লী মানুষজন কম আমরা ওনাদের সাথে যতটুকু কথা বলতে পেরেছি যা জানতে পারলাম দিনের এই সময় মহিলারা ম্যাক্সিমামই ওদের ফান বাগানে কাজ করার জন্য চলে গেছে খাসিয়াদের মেন অবলম্বন হচ্ছে সুপারি এবং ফান চাষ আপনারা দেখছেন আমরা আস্তে আস্তে পথের মধ্যে অনেকগুলো পান বাগান সুপারি গাছের মধ্যে লতা জাতীয় এই গাছগুলো হচ্ছে পান গাছ মহিলারা এখন সবাই বাগানে চলে গেছে পানের বড় যে কাজ করার জন্য যারা আছে তাদের সাথে আমরা টুকটাক কথা বললাম আসলে একটা কথা না বললে নয় আমরা এখানে এসে যা বুঝতে পারলাম খাসিয়ারা অনেকটাই রিজার্ভ মাইন্ডের ওনারা তেমন কথা বলতে চাচ্ছেন না হ্যাঁ। ওনাদের পুঞ্জিটাকে ওনারা জনমানব থেকে একটু দূরে লুকানো অবস্থা রাখতে চাচ্ছেন এই জন্য ওনারা ট্যুরিস্ট আসলে তেমন কথাবার্তা বলেন না সহযোগিতা করেন না তবে আমার কাছে খুবই ভালো লেগেছে খাসিয়া পুঞ্জিটা খুবই গোছানো সাজানো খুবই সুন্দর একটা পল্লী এখানে বড় একটা চার্জ আছে আপনারা দেখতেছেন তো বন্ধুরা চলুন আমরা ঘুরে ঘুরে দেখি পুরো খাসিয়া পুঞ্জিটা যদি ওরা আমাদের সাথে কথা বলতেছে না আমরা যতটুক পারি নিচ থেকে জানার চেষ্টা করি এটা হচ্ছে চার্জ সাজ এটা কি না ভালো দিদি পান কি নিয়ে যান শহরে না এখান থেকে নিয়ে যায় ও তাতে কষ্ট করা লাগে না এক ডজন কত পড়ে তাইলে কয় টাকা ডজন হিসাব বেচেন নাকি হ্যাঁ, কুড়ি হিসাব তাহলে কয় ডজন এক কুড়ি আচ্ছা, ডজন এক তাহলে কুড়ি পঞ্চাশ টাকা শেষ মানে কর থাকলে সমস্যা এই ঘর আছে কতগুলো অনেক মনে হয় না সামনে গেল ঘর শেষ শেষ মানে তার দশ পনেরোটা মনে হয় ফ্যামিলি নাকি হ্যাঁ, না আমরা যাম স্টেশন রেল হ্যাঁ, রেল হ্যাঁ, এখানে একটা চার্জ আছে খুব সুন্দর একটা জায়গা আসলে ওনারা আসলে তেমন কথা বলতে চায় না চুপচাপ থাকে আমরা নিজেরাই সাইডে কথাবার্তা বলে চেষ্টা করছি ওনাদের সাথে একটু অ্যাডজাস্ট হওয়ার জন্য সাথে একসাথে বাইরে যাই মানে, ইয়ে, সবাই খ্রিস্টান আমাদের মেন পেশা হচ্ছে পান শাস না এটা ঝাল ঝাল এই পান হ্যাঁ খাইতে পারবেন না ও এখানে তো আরো ফ্যামিলি আছে অনেক বড় তো অনেক বড় আমরা যেখান থেকে ঢুকছি এটা তো শুরু এই যে ভিতরে আরো আছে এই যে হ্যাঁ, দেখলাম না টাকা তুই হ্যাঁ, সামনে ওই দিকে যা রাস্তার নাম তো হ্যাঁ? নাম পারি তো রাস্তা বলে নিষেধ যাই বড় যেহেতু নিষেধ নিষেধ আছে আমরা না রেস্ট্রিকশন হ্যাঁ। মেনে চলা যাদের সুবিধা ওদেরকে তো প্রায়োরিটি দিতে হবে বাহ যে কীভাবে বোতল বোতল ইয়ে করতে গাছ করতে কী ফুল এটা এটা নাম না আমি তো আসলে এখানে আসলে ভদ্রতা সহিত চলা উচিত ওদের কথাবার্তা মেনে নেমে যাচ্ছি আমরা নিচের দিকে চলে গেলাম মেহমান হিসেবে একদিন থাকতে দেখে মনে হচ্ছে কনজারভেটিভ কথা বলতে চায় না আসলে ওরা আসলে ব্যস্ত কথা বললে তো ওদের ফায়দা নেই নেই ফায়দা নেই নেই দোকান পাঠাতে নাই যেখান থেকে কোনো কিছু কিনে খাবেন তরিকুল ভাই হ্যাঁ? যা বলেন আমাদের আশাটা সার্থক হয়েছে ওই ছেলেগুলো ঘুরে গেছে ওরা পারে নাই দেখেন নাই এই যে আমরা বুঝে নাই বুঝে নাই ব্যাপারটা বুঝে নাই তো মেয়াও আছে মেয়াও এই ভাইয়া কই যান আগে রাস্তা চিনতে হইব কই সে ওই বাড়িটা কই এদিকে রাস্তা আছে মেন রোডে হ্যাঁ, হ্যাঁ। যে ইয়া এরা যাবে কোন দিক দিয়ে এটা এ তো রেল স্টেশনে যাবে রেলে আপনি এখানেরই এনজিও টেনজিও মানে নাকি কিসের আপনি এখানে এনে কি বেশিরভাগই খ্রিস্টান ধর্মে সবাই সবাই খ্রিস্টান ও মানে অন্য ধর্ম একটাই খ্রিস্টান ধর্ম সবাই এখানে কতগুলো ঘর আছে এমনি ফ্যামিলি কতগুলা এটা তো আগের রাস্তায় চলে আসলাম হ্যাঁ এখান দিয়ে ওই মানুষ সামনে বাইরে যেতে হয় না ওই যে চার রাস্তা না না এটা তো ডাইনে দিকে যেতে হবে ডাইনে ওরা তো ঠিকই গেল তাইলে না ওরা তো ঠিকই গেল ওই